আসসালামু আলাইকুম আমি ইমানুল ইসলাম আছি আপনাদের সাথে ফেব্রাস আজকে আমি দেখাবো আমরা যারা ভোটার হয়েছি কিন্তু ভোটার হওয়ার পরে ভোটারে যে নাম্বারটা দিয়েছি নাম্বারটা আরেই ফেলছি এখন আমরা কিভাবে জানবো যে আমাদের ভোটার আইডিটা কনফার্ম হয়েছে কিনা এই জন্য এস এম এর মাধ্যমে আমরা কিভাবে জানবো এটা দেখবো চলুন শুরু করা যাক আমরা এস এম এসের মাধ্যমে আইডি কার্ড নাম্বার জানতে হলে আমরা প্রথমে যেতে পারি মেসেজ অপশনে মেসেজ অপশনে ক্লিক করলাম মেসেজ অপশনে ক্লিক করার পরে আমি এখানে একটা মেসেজ লিখব এখানে আমার একটা নাম্বার বসাবো নাম্বারটা হলো ওয়ান জিরো ফাইভ এটা হলো নির্বাচন অফিসের নাম্বার বা এই নাম্বারটা বসাবো বসানোর পর আমরা নেক্সটের উপরে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের এখানে দেখেন টেক্সট মেসেজ আসছে এখানে আমরা লিখব এন আইডি স্পিচ আমাদের স্লিপ নাম্বারে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা লিখব আমার স্লিপ নাম্বারে যেটা নাম্বারটা আছে ওই নাম্বারটা লিখতেছি নাম্বারটা লেখার পরে এখন স্পিচ দিব স্পিচ দিয়ে আমার জন্ম তারিখটা জন্ম তারিখটা লাগবো স্পিচ দিয়ে আমার জন্ম তারিখটা লিখবো স্পিচ দিয়ে জন্ম তারিখটা লাগতে হলে প্রথমে লিখতে হবে আমরা দিন যেমন আমারটা হলো তিন দিন দেওয়ার পর আমরা হাইফেন দেব দেওয়ার পর আমরা মাস দেব বারো তারপর হাইফেন দেব হাইফেন দিয়ে আমরা লিখব বছর বছর লিখলাম বছর বছর লেখা পরে বন্ধুরা দেখেন এখানে আমাদের এখানে একটা আইকন চিহ্ন আছে এখন আমি এটা দিয়ে সেন্ড করব সেন্ড করার আগে দেখেন আমার এখানে দুটো অপশন আছে আমি কোন সিম দিয়ে আমি এই এস এম এসটা পাঠাইতে চাই ওই সিম নাম্বারটা আমি এখানে সিলেক্ট করে দেবো যেমন আমি আমার দুই নাম্বার সিম থেকে আমি মেসেজটা পাঠাইতে চাই ওটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমি এখানে এটা দিয়ে সেন্ড করব সেন্ড করলাম কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে একটা এস এম এস আসবে বন্ধুরা দেখেন খুব সহজে আমরা আমাদের আইডি কার্ড নাম্বারটা পেয়েছি দেখেন ইউ এনআইডি ইস ঠিক আছে আমার এনআইডি নাম্বারটা পেয়েছি আমি এটা দিয়ে চাইলে অনলাইন থেকে আমার এনআইডি অনলাইন কপিটা আমি বাই করতে পারবো প্রিয় বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে খোদা হাফেজ